আমাদের সবারই এরকম কিছু ক্লাসমেট থাকে যারা এক্সামের আগে সব সময় এরকম কথা বলে যে বন্ধু আমি কিছুই পড়িনি আমি বইটি খুলিনি পর্যন্ত পড়া তো দূরের কথা সামান্য মাত্র পড়েছি ইত্যাদি ইত্যাদি ধরনের কথা বলে কিন্তু মজার ব্যাপার হলো যখন পরীক্ষার রেজাল্ট আসে দেখা যায় তারাই টপ করে যায় তখন এদেরকে ধরে ভর্তা বানানোর ইচ্ছা হয় কিন্তু আপনি যদি ক্লাস টপারদের জিজ্ঞাসা করেন যে এটা কিভাবে সম্ভব অথবা কিভাবে ক্লাসে টপ করা যায় তারা তখন দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে কথাগুলো এড়িয়ে যাবে কিন্তু তারা এটা কিভাবে করে তা আপনার অজানাই থেকে যায় সো আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে এমন তিনটি স্টাডি হ্যাক শেয়ার করব যেগুলো সব সময় ক্লাসের টপাররা ফলো করে তাহলে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান ট্রেই কিটাপ অর্থাৎ ছোটো ছোটো করে ভেঙে ফেলুন প্রথমেই আপনাকে যেটা করতে হবে তা হলো আপনি যতগুলো টপিক পড়ার জন্য নেবেন প্রথমে সবগুলোকে ছোটো ছোটো করে পয়েন্ট আকারে সাজিয়ে নিন এবং যার ফলে টপিকগুলোতে মনোযোগ বেড়ে যাবে এতে আপনার সাবকনসিয়াস মাইন্ড মনে করবে পড়া কম তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এজন্য আপনার মনোযোগ আরও দ্বিগুণ বেড়ে যাবে আর আপনি যদি একটানা পঞ্চাশ মিনিটের উর্ধে পড়ার টেবিলে বসে পড়তে থাকেন তাহলে আপনার মনোযোগ কমতে থাকবে আর গবেষণা অনুযায়ী পড়ার আদর্শ সময় পঞ্চাশ মিনিট পর্যন্ত এরপরে আপনাকে অবশ্যই একটা বিরতি নিতে হবে আপনি চাইলে পঁচিশ মিনিট পরপরও বিরতি নিতে পারেন number two beat distraction by writing down your excuses অর্থাৎ আপনার এক্সকিউজগুলো নোট করে রাখুন এটি শুনতে অদ্ভুত লাগতে পারে তারপরেও এটা করুন কেননা ক্লাসের সব টপাররা এই রুলসটা ফলো করে আপনার যে কাজগুলো করতে হবে তা তো আপনি লিখে রাখেন তা ঠিক আছে তার সাথে সাথে আপনি এটাও নোট করে রাখবেন যে কি কারণে আপনি পড়তে বসার আগে ডিস্ট্রাক্ট হয়েছিলেন এবং বারবার এগুলো দেখুন যে এই হলো আমার এক্সকিউজ যার কারণে আমি পড়তে পারি না উদাহরণস্বরূপ আপনি যদি আপনার এক্সকিউজ লিস্টে দেখেন আগেরবার পড়ালেখা করার সময় আপনি পড়ালেখা ফেলে ফেসবুক লগ ইন করেছিলেন তাহলে আপনি পড়তে বসার আগে সাথে সাথে আপনার মাইন্ড ফেসবুক থেকে বাঁচার চেষ্টা করবে number three use the three P method to get ahead planning proceeding and proofreading অর্থাৎ থ্রি পি মেথড ব্যবহার করুন সবার প্রথমে প্ল্যানিং করুন কিভাবে পড়বেন এবং সেই অনুযায়ী পড়া চালু করুন কারণ প্ল্যানিং ছাড়া কোনো কিছুই পারফেক্টভাবে করা সম্ভব না তারপর প্রসিডিং প্ল্যানিং অনুযায়ী কাজ করুন আপনার প্ল্যান করা আছে বাট কাজ করছেন না অর্থাৎ পড়তে বসছেন না তাহলে কিন্তু হবে না পড়া প্রসিড করতে হবে এরপরে প্রুফ রিডিং অর্থাৎ থ্রি পি এর শেষ পি আপনি যা পড়লেন তার একটা রিভিশন দিয়ে পড়া শেষ করা উচিত এবং এটা করলে পড়া অধিক মনে থাকে সো আজকের ভিডিওটি এতটুকুই জানি কাজগুলো অনেক ছোট কিন্তু বিলিভ মি এগুলো অনেক এফেক্টিভ এবং আমি নিজেও স্কুল লাইফে এগুলো অজান্তেই ব্যবহার করতাম সো আজকের ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় আপনার পরিবার এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে পারেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং